আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান দুপু আমি গোবিন্দপুরের স্থায়ী বাসিন্দা সংসদের মহান ডিপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলা আব্বির মিয়াকে তার কাজ কল্যাণে আজকে আমাদের এলাকার কাজ হচ্ছে এবং বাড়ি কাজ শুরু হয়েছে বন্যার আগে যদি কাজ হয়ে যায় তাহলে বাড়িতে রক্ষা আমাদের বাড়ি নদীর ধারত আমরা খুব অশান্তির মধ্যে আছি এবার নদীর কাজ শুরু হওয়াতে আমাদের মনে একটু আনন্দ হয় আমাদের দুই বছরের কন্ট্রাক্ট কাজের অগ্রগতি ভালো শুরু হয়েছে যেন ভালোভাবে কাজগুলো হয় আর যখন কাজগুলো যখন হয়নি তখন আমাদের ঘর ঘর ভেঙে নিয়ে আরেক জায়গায় বাড়ি করা অনেক কষ্ট হয়ে গেছে আমাদের সেক্ষেত্রে সরকারিভাবে যে আমার আমরা কাজ শুরু হওয়াতে অনেকটা খুশি হয়েছি আমাদের কাজের অগ্রগতি মোটামুটি চোখে পড়ার মতো কথা বলতেছে আমরা খুব আশা করতেছি বস্তার যে কাজটা এ দ্রুত শেষ হয়ে যাবে